পিডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য প্রিয় আমিন ভাই কেমন আছেন জি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমার ভিডিও দেখেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি আপনার কাছে অনেক হ্যাঁ। সবার কথা শুনে আমার অনেক ভালো লাগে তারপর আমি আসছিলাম এই নিব না তো আমার পিছনে আপেল টাওয়ার থেকে হয়তো ভয় পাচ্ছেন আমি কিছু বলবো কিছু বলবো না আমি আসাদ ভাইয়ের কথাগুলোকে আমি মনে করেন সমর্থন জানাচ্ছি আর আপুকে আপুকে একটা কথা আমি যদি বলি আপনি কিছুক্ষণ আগে একটা আপু কমেন্টে বলেছিলেন যে আমার সালামের কি সমস্যা আপনি যখন এভাবে বলেছেন আমাদের কম্পন সৃষ্টি হয়েছে কারণ লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভালোবাসে ফলো করে আপনি এভাবে বললেন আমার সালামের কি সমস্যা তখন আমার কাছে খুব মানে হৃদয়টা একটু খামনা করা হয়ে গেছে তা আমি এই বিষয়ে একটু কথা বলবো এই সময় নিব আচ্ছা, সালামের মধ্যে যে সালাম সালামের মধ্যে এটা আলাইকুম শুধু একটা আলিফলাম আছে আলিফলাম দিয়েও সালাম দেয়া যায় আর আপনি একটু তাড়াতাড়ি বলেন তো হয়তো আলিফলামটা মানে একটু চুরুলি বলেন যে একটু বোঝা কম যায় এই জন্য অনেকে মনে করে যে আপনি এটা বলেন না আসলে একটা একটা একটা গ্রামেটিক্যাল ব্যাপার তো এখানে আলিফ লামটা সালামের জন্য জরুরি নয় কেউ যদি বলে সালাম আলাইকুম তাহলে সালামটা শুদ্ধ কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তারা অসংখ্যবার বলেছেন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলাইকুম তিবকুম ফাকুরুহা ওয়ালিদিন আমরা অনেকে নবীকে সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা তাহলে সালাম আলাইকা আসসালামু আলাইকুম এখানে গ্রামেটিক্যাল ভাবে কোনো সমস্যা নেই এখানে আমি কোনো সমস্যা দেখছি না আমি একজন গবেষক হিসাবে আপনার সালামটা খুবই মিষ্টি খুবই সুইট আপনার সালাম অনেকে পছন্দ করি তাই এই জন্য আপনি মন খারাপ করবেন না আর এটা তো একটা আরবি গ্রামেটিক্যাল ব্যাপার হয়তো অনেকে না বুঝতে পারে তা আমি আমি এমনি ভাবছিলাম যে এই বিষয়ে কি কথা বলবো কারণ আমি ফেসবুকে অনেকে কমেন্ট করেছে আপনাকে এই বিষয়ে নিয়ে আমার খারাপ লেগেছে ওরা না জেনে করেছে না আসসালামু আলাইকুম যেমন শুদ্ধ সালাম আলাইকুম তাও শুদ্ধ আপনি তো এটা বলেন হয়তো এটা একটু তাড়াতাড়ি বলেন আর অনেক না লাইভ স্ট্রিম সময় কম এটা নত বোঝা যায় না এটা আপনাকে আসলে ভুল করার কিছুই নেই হয়তো যারা ভুল বুঝছেন যে এটা ভুল না বোঝার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আর আপনি একটা ইসলামিক আলাদা একটা চ্যানেল খুলেছেন আমি দেখেছি চোখে পড়েছে ইসলামিক ইস লাইফ অসংখ্য ধন্যবাদ আমাদের দেখি অনেক ভালো লাগে আপনি পান ধরেন অনেক সুন্দর লাগে সবাইকে দর্শক যারা আছে সবাইকে ভালো থাকবেন দোয়া করি সবার জন্য আসসালাম ভাই একটু বলবেন সরি ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম এইচ এম আবু বকর আমি এই প্রশ্নের পর এতক্ষণ গুগল করতেছিলাম যে আসলে ইসলাম কি বলে সালামের ব্যাপারে <laughs> তো সেই হজরত আদম মানে আদম আদি পিতা আদম সৃষ্টির সময় কিন্তু সালামের হয়েছে ইনফ্যাক্ট শুধু যে সালাম যে আমরা বলি সালাম সেটাও কিন্তু ইসলামে আছে জায়েজ হ্যাঁ, যদি জমাতকে একসাথে অনেকগুলো লোককে বলা হয় তাহলে আসসালাম আলাইকুম বলার কোনো দরকার পড়ে না সালাম হাত তুলে সালাম বললেই হয় এবং এটার ব্যবহার আমি সৌদি আরবে দেখেছি নিজে থেকে আমি সেটাই বললাম যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বললেও কিন্তু সেই সালামেরই মানি হচ্ছে তো আপনারা যারাই আছেন থ্যাংক ইউ আপনারা প্রিসিলার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আর নিচে অনেকগুলো ভাইয়ের অনেকগুলো কমেন্ট আমি বারবার হাইড করছি তাদেরকে টাইম আউট দিচ্ছি যে প্রিসিলাকে বলেন পর্দা করতে ভাই I don't I don't understand আপনাদের সমস্যাটা কোথায় আপনাদের কোথায় সমস্যাটা ভাইয়া আপনারা কেন এখানে আসতেছেন পর্দা তো অলরেডি করেছে পর্দার মানেটা বুঝতে হবে পর্দা করা আপনি একটু বলেন হ্যাঁ, আমি একজনকে প্রশ্ন পর্দা এই যে ভাই আমাদের ভাই একটু বলেন পর্দা আপনি আপনি তো প্রিসিলাকে ফলো করেন বা দেখেন আপনি বলেন যে প্রিসিলা বা এখানে আমাদের ইউটিউবে অনেক আপুরা ভাইয়ারা আছে তাদের খুব আমি বলবো না যে হয়তো ফাইভ পার্সেন্টের কোনো সমস্যা থাকতে পারে বাকি সবাই মাসাল্লাহ খুব মার্জিত ভাবে সবসময় সামনে আসে আমাদের এখানে যত আপুরা আসে প্লাস প্রিসিলা তো যতবার লাইভ স্ট্রিমে আসে আমরা দেখতেছি সে মার্জনীয় পোশাক পরে আছে সেখানে বারবার একই কথার কোনো তো মানে হচ্ছে না আমি তো ডিলিট করতে দাঁত ব্যথা হয়ে যাচ্ছে আমি তো বিশেষ করে আমার ছোট আগের কিছু ভিডিও আমি দেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার বোনটাকে যে তুমি যে ইসলামের জন্য কবুল করো তার দেশের জন্য কবুল করো কিন্তু আমি কিছুদিন পরে দেখতে পাচ্ছি তিনি অনেক বড় বড় ওলামা একাডেমি নিয়ে কথা বলেছেন আল্লাহ মাহমুদ শফি মিজানুর রহমান আজাহারি থেকে শুরু করে এবং ইসলামের প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছে এবং যে শালীনতা তার এটাও কিন্তু আছে তার তাছাড়া এই ওয়েস্টার্ন বা আমেরিকাদের থেকে আপু যেটা করে যাচ্ছে এটা তো সবাইকে শিখতে হবে আসলে আমরা দেখছি না যে অনেকে আমাদের বাংলাদেশি মেয়েরা আমেরিকাতে বড় বড় মঞ্চে নাচ করছে ড্যান্স দিচ্ছেন তারা বড় বড় পুরস্কার নিচ্ছেন তাদের বিষয়ে আজকে কোনো কথা বলছেন এটা জন্য আমি আমার দুঃখ লাগে আজকে সমস্যাটা এখানেই সমস্যাটা এখানেই আর সবচেয়ে বড় কথা অবগত ভাই আপনি হয়তো এগ্রি করবেন মানুষের সবচেয়ে বড় পর্দা কিন্তু তার নিজের চোখ আর তার মস্তিষ্ক ঠিক আছে সেখানে একটা মানুষ একটা বাচ্চা নেই আমি বলতে পারি বাচ্চা বলছি এই জন্য আমার ছেলের বয়স দশ বছর হয়েছে ওর কত সতেরো সিক্সটিন ওর সেভেন্টিন সিক্সটিন তো এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে আপনারা অনেক বাজে কথা বলেন তাকে তো কোনো সময় দেখি নেই আপনাদের সাথে কোনো সময় আপনাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করতে বা আপনাদেরকে কোনো সময় আপনাদেরকে কারো কথায় আপনার যত যাই কিছু বলে সে কোনো রাগও করেন হ্যাঁ একদিন সে কান্না করছে অন্য একটা কথার অন্য একটা কারণে কিন্তু আপনাদের কারোর সাথে সে কোনো সময় খারাপ ব্যবহার করতেছে না আমরা কেউ খারাপ ব্যবহার করতেছি না অথচ আপনারা আসেন এখানে শিক্ষা দিতে আমাদের ভাই নিচে অনেক ভাইয়েরা দেখেন কমেন্ট করতেছে যে আপনারা যে নিজের ঘর ঠিক করেন আমি যেটা এতক্ষণ জানলাম বলার বলতে চাচ্ছিলাম যে আপনি না আসলে হয়তো আমি এখন বলতাম থ্যাংক ইউ সো মাচ বলার জন্য ক্যারি অন পিসিল I think Thank you. I thank you Mubarak, Ajahn uh, Garjuna, Sheikh Garjuna as well. Palatech Thank you.